জনপদের বাসিন্দাদের কাছে খাবার চাইল কি চাইল খাবার চাইল আল্লাহ বলে তাদের কাছ থেকে খাবার চাইল তাই অস্বীকার করলো তাদেরকে কোনো মেহমানদারি করলো না করলো না তাদেরকে করলো ব্যবস্থা করলো না খাবার চেয়েছে নাই খাবার দেয় করে গেলে একটা কারণ আসে না নাই ওষুধরা ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় না ওষুধরা ভিক্ষা চাইলে দিনের মসজিদের জন্য মাদ্রাসার জন্য ঠিক তারা অনেক আছে যদি না দেন আপনাদের জন্য এভাবে আল্লাহ আপনাদের ইতিহাস এভাবে আল্লাহ আমি যিনি ছাপন করে রাখবেন আওয়াজ দিয়ে বলেন আওয়াজ তারা আত্মীয়তা করলো অস্বীকার করলো না আমরা তোমাদের কোন খাবার দেব না ওই জায়গাটা কোন ওই এলাকাটা কোন এলাকা মুহাসসিরিন এটা নিয়ে অনেক মতভেদ করেছেন ইবনে আব্বাস বলেন ওই জায়গা হলো আন্তাকিয়া তুরস্কের একটি ইবনে সিরিন বলেন এটা আবু সাবির একটা আইকা মদিনাতুল আইকা ওই স্থান আবু হুরাইরা বলেন এটি একটি অঞ্চল ছিল যারা আল্লাহর নবীর খাবার করেছিল ভাই আমার বন্ধু আমার যেই এলাকাতে হজরত মৌসা খেজি খাবার চাইল মেহমান হতে চাইল তাদেরকে মেহমানদারি করল না এটা কি ভালো না খারাপ কেমন খারাপ কত আফসোস কেমন পর্যন্ত উম্মত মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে আর ওই জনগণকে স্মরণ করবে যে তারা আল্লাহর নবীকে মেহমানদারি করতে অস্বীকার করেছে তারা এখানে কোরআনের শব্দ বা আবাউ আইন আবাউ আবার শব্দ থেকে আবার মানে হলো খুশি উচিত জানানো আবাউ এটা বহু বছর পুরো এলাকাবাসী কেউ নামে ছিল না কেউ করে একটা প্রাণী অনেক মানুষ ছিল তাদের সামর্থ্য ছিল টাকা পয়সা ছিল তারপরে তারা মেহমানদারি করে নেই এখানে ওই এলাকার বাসিন্দারা যখন করতে পেল যে শেষ নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘটনাকে কোরআনের আয়াত করে নাজিল করে দিয়েছেন তারা হয়ে গেল আমরা আমাদের কুকুর এত বড় অপরাধ করেছে অন্যায় করেছে আল্লাহ কোরআনের আয়াত নাসিল করে দিয়েছে এটা তো তাদের জন্য একটা ব্যাপার অপমানজনক ব্যাপার কি কিনা বলে কারণ মানুষ করছে যে তারা নবীকে মেহমানদারি করবে তারা যুগ যুগ ধরে প্রতি যুগের বাদশাকে তারা টাকা দিয়ে স্বর্ণ দিয়ে বিভিন্ন ধন সম্পদ দিয়ে লোক দেখাত যে কোরআনের মধ্যে যে আছে তারা আতিথ আতিথিয়তা করতে কি করলো স্বীকার করলো এখানে বাঘকে যদি তা করে দেওয়া হয় বোঝার চেষ্টা করবে বাঘটাকে যদি কি করে দেওয়া হয়

তাদের যে একটা অপমান তাদের যে একটা খারাপ ব্যাড ইতিহাস সেটা পৌঁছে যাবে না অনেক চেষ্টা করেছে কিন্তু তারা শত চেষ্টা করেও কোরআনের একটা করতে এখনো পারে সুবাহ